Good evening welcome back to our channel and welcome back to another blog আমি মনি আর আমার সঙ্গে আছে আমার বর আমি বুঝতে পারি না আমি কি বলবো সেই জন্য বর বলে দিই না আমার পছন্দ না ওই রকম হব্বি ববি বলা বরকে বর বলবো সিম্পল তোমাদের এখানে আছে তুমি ফার্স্ট ফার্স্টে ফার্স্টে আছে ফার্স্টে হ্যাঁ আমার পার্সটা এখানে রেখে দাও আমরা এখন রেল লাইনে বসে আছি দেখতে পাচ্ছ আমার ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করছে ড্রাইভার বের করছে রিমোট বের করছে আর পার্স ফেলে দিয়েছে পারো বটে তুমি সত্যি দেখবে কি করছো এখন দেখাচ্ছি বাবু বাবু কি করছো এটা দিয়ে কি করবা আমার ছবি তুলে কি করবা হুম তোমার কাছে ফোন কাজ করে না আমার কাছে এটা ঠিকই কাজ করে হ্যাঁ আমি এই জায়গাটা অ্যাড করে দেবো ভিডিওতে ভালো লাগলো ওইখানে <laughs> ওইখানে যে স্ক্রিনটা আছে না ফোনের স্ক্রিনটা ওইখানে ভালো লাগছিল কিন্তু ফোনের ব্রাইটনেসটা একটু কম আছে ছবি হতে যাব তোমরা দেখতে থাকো <laughs> আজকে না এখন আই থিঙ্ক ছটা বেজে গেছে তাই না ছটা আই থিঙ্ক বেজে গেছে আর আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে তাও তো আবার জোর জবরদস্তি প্রতিটা সানডেতে আমাকে এরকমভাবেই বেরোতে হয় কবে যে শুধরাবে কবে যে নিজের মন থেকে যে একটু ঘুরতে নিয়ে বেরোবে ভগবান জানে জোর জবরদস্তি প্রত্যেক রবিবার আর আজকে না সকাল থেকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মন খারাপ ছিল কারণ ফার্স্ট অফ অল ভোর তিনটে কি সাড়ে তিনটে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তো যেটা বলছিলাম ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এবার এমন পরিমাণে বৃষ্টি বৃষ্টি আর বন্ধ হওয়ার নাম নেয় না অন্য দিন বৃষ্টি হলে ঠিক ছিল সোমবারে হতো মঙ্গলবারে হতো যেদিন ইচ্ছে সেদিন হতো শনিবার রোববার করে কেন বৃষ্টি হতে হবে ভাই ভাই বেরোতেই পারছিলাম না ফাইনালি আই থিঙ্ক তখন সাড়ে বারোটার মতো বাজে প্রচণ্ড মন খারাপ ছিল তো আমি ওকে বললাম আমাকে সীমাদি বাড়িতে নিয়ে চলো ও তো নিয়ে গেল না তো আমাকেই চলে যেতে হলো সীমাদি বাড়িতে সেই তখন ভিডিও করতে পারিনি কারণ তখন বৃষ্টি হচ্ছিল আর তখন ওরকম মোমেন্টও ছিল না তো ওখানেই সীমাদির সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি অনেক গল্প করেছি আর তারপর ও চারটায় এলো আই থিঙ্ক সাড়ে তিনটে কি চারটা হবে তখন এলো আমাকে নিতে তারপর তখন থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি কোথায় যাব কোথায় যাব একদম ঠিক নেই আমরা ফার্স্টে ভেবেছিলাম বালুরঘাটে কোথাও একটা বসবো চক ভিগুতে গেছিলাম ফার্স্টে ওইখানে একটা ঘটনা ঘটে গেছে ছোট্ট একটা ইনসিডেন্ট বাট ওখান থেকে কিছু শিক্ষা পাওয়া যায় তাই না বলো তুমি বলবা না আমি বলবো তারপর আমরা ওইখান থেকে ঘুরু ঘুরু করতে করতে এদিকে চলে এলাম Um, এটা আই থিঙ্ক খাসপুর তাই না খাসপুরের রেল রেল লাইন খাসপুর আমি ফার্স্ট টাইম এসেছি আর তুমি আমি ফার্স্ট টাইম না দ্বিতীয়বার দ্বিতীয়বার এসছে কার সঙ্গে এসেছিল প্রথমবার <laughs> আমি বাঙ্গি বাঙ্গি <laughs> ওর গার্লফ্রেন্ড কি বাঙ্গি দাদা তাই তো জানি না বাঙ্গি দাদা এই ভিডিওটা দেখবে কি না সরি রাজু দা হবে আমি মজা করে বাঙ্গিতা বলে দিলাম যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে কিছু মনে করবো না প্লিজ সরি এখানে কিছুক্ষণ একটু বসি যতক্ষণ অবধি আলো আছে আচ্ছা তো আমি যেটা বলতে চাইছিলাম আসলে ওইখানে একটা জানি না কোনো একটা হয়তো ঘটনা ঘটেছিল যার কারণে ওইখানে পুলিশ ছিল আরও প্রচুর লোকজন জড়ো হয়ে গেছিলো এখানে আশপাশ থেকে তো আমরা অজান্তে সেখানে চলে গেছিলাম আর ওই স্পট থেকে আমরা মোটামুটি কতখানি দূরে ছিলাম দুশো মিটার হ্যাঁ ওরকমই দুশো মিটারের মতো দূরে ছিলাম এবার আমরা যেইখানে দাঁড়িয়েছিলাম যেতে চাইছি মানে যাওয়ার জন্য ইয়ে করছিলাম যাচ্ছিলাম বাইকে ছিলাম আর ওইখানে একটা জায়গায় কয়েকজন ভদ্রলোক বসে কথা বলছিলেন আড্ডা দিচ্ছিলেন তো ওই কয়েকজনের মধ্যে একজন ভদ্রলোক আমাদেরকে যেতে বারণ করলেন উনি আমাদেরকে বললেন ওই স্পটে যেও না ওইখানে পুলিশ আছে যেতে দিচ্ছে না কাউকে তো আমরা স্বাভাবিক ব্যাপার জানতে চাইবো আমি জিজ্ঞাসা করলাম ওনাকে যে কি হয়েছে ওইখানে উনি বললেন যাই হয়ে থাক তোমরা যেও না পাশ থেকে একজন ভদ্রলোক বলে ওঠেন যেতে চাইছে যেতে দাও যেখানে ইচ্ছা তাতে তোমার কি বারণ করার তুমি কে ভাবো একজন তো ভালোর জন্য বলছে যেও না উনি তো বলতে পারেন তাই না যে কিছু একটা ঘটনা ঘটেছে তোমরা যেও না বলা যায় ভালোভাবে একদম ট্যারা ব্যাকাভাবে উত্তর দিয়ে দিল মানে হয় কিছু কিছু লোক এরকম অদ্ভুত টাইপের একেবারে জায়গাটায় মানে প্রচণ্ড খারাপ লেগেছিল কিন্তু কি করব ওরা অনেক বড় লোক মানে বড় লোক মানে টাকা পয়সার দিক থেকে বড় লোক সেটা বলিনি বড় লোক মানে বয়সে বড় তো সেই জন্য কোনো কিছু বলিনি আমরা চলে এলাম ওইখান থেকে ও তখন সেদিন লাস্ট টাইম আগের সানডেতে তোমাদেরকে মানে হ্যাঁ ওই ভিডিওটা যদিও বা এখনও আসেনি আসবে খুব শীঘ্রই তো সবাই জানো শ্রাবণ মাস পড়ে গেছে আর দুই হাতে আমাকে চুরি পরিয়েও দিয়েছে আমি আজকে সীমাদির কাছ থেকে নেল পালিশটা নিয়ে পড়েছি সবুজ নেল পালিশ আমি এর আগে কখনো পড়িনি সীমাদির কাছে এটাই ছিল তাই এটাই পরে নিয়েছি আচ্ছা আমাকে চুড়িদারটাতে কেমন লাগছে আমাকে সকালবেলা বলে দিয়েছে তুমি কি পড়বা পড়ো আমি দেখতে যাব না যদি দেখতে খারাপ লাগে তাহলে আমি বাইকে উঠবো না এরকমই করলাম সঙ্গে এবার যদি আমি বলি কোনো একটা ড্রেস চুজ করে দাও দেবে না আজব ক্যারেক্টার একেবারে করতে ভিডিও করছি ভিডিও ইয়েস ভিডিও ভিডিও বানান কিরকম করলে একটা দেখাও তো বিআইটিইও হোয়াট ডু ইউ থিঙ্ক হ্যাঁ আমি জানি না আমি স্পেলিং জানি না মতো করবো নাকি না সো গাইস আজকের ভিডিও এখানে স্টপ করছি নেক্সট হ্যাঁ? ভিডিও আবার হবে অন্য দিন ঠিক আছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর হ্যাঁ যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পারেন বাই এভরিওয়ান দেখা হবে পরে একটা ভিডিওতে আর পরে ভিডিওটা তাড়াতাড়ি করে দেখার জন্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও বারবার করে বলছি ও হলো আমি বলছি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও আর এর সঙ্গে আমি আজকে তর্ক করেছি এটা আজকে স্মৃতি হয়ে থাকবে বুটু আই লাভ ইউ